শোন দেখ দেখ এটা হচ্ছে তোর আরসি জিআইএস সফটওয়্যারটা ঠিক আছে তো এই অফিসের পিসিতে বা ল্যাপটপে এটা তোর আনাই আছে এরকম ওরা পিন করে রাখছে তো তোর এটা খুঁজে বার করতে পারে আর যদি বাই চান্স না পাস তাহলে এই সার্চ অপশনে গিয়া এই এটা লিখে সার্চ দিলেই চলে আসবে ঠিক আছে তা আমি কি করবি এটা আগে ওপেন করতে হবে সফটওয়্যারটা ফার্স্ট একটা ক্লিক দিবি ল্যাপটপ একটু টাইম লাগবে হয়তো পিসিতে এত টাইম লাগে না ম্যাপটা আগে ওপেন করতে হবে ইয়া সফটওয়্যারটা দেখ এটা ওপেন হয়ে গেল ওপেন হওয়ার পরে এই একটা জিনিস আসবে এটা কাটে দিবি এটা কিছু না তো সফটওয়্যার ওপেন করার পরে সর্ব মানে একদম ফার্স্ট কাজ হচ্ছে তোর এই যে যে ইমেজ ঠিক আছে মানে মৌজা এটা হচ্ছে অ্যাড করতে হবে তা এগুলো অ্যাড করার আগে তোর আগে বলি যে মৌজা জিনিসটা কি মৌজা হচ্ছে মৌজা সম্পর্কে তোর ধারণা থাকার কথা যদি জমি জমা নিয়ে কাজ করিস এটা হচ্ছে গিয়ে তোর মানে একটা গ্রাম ঠিক আছে একটা গ্রামের মধ্যে তো অনেক জমি জমা থাকে না এক একজনের জমি জমা তো যে কোনো ধরনের জমি জমা হতে পারে সেটা হতে পারে খাল বিল নদী নালা রাস্তাঘাট তারপরে তোর বসত বাড়ি ভিটা মানে যে কোনো ধরনের সোজা কথা জমি মানে ঠিক আছে যেটার ভ্যালু আছে জমি এরকম সবই তো এটা হচ্ছে গিয়ে তোর ওই ইয়াটা নিয়ে হচ্ছে গিয়ে তোর একটা মৌজা হয় একটা পুরা গ্রাম নিয়ে বা একটা গ্রামের মধ্যে অনেকগুলো ভাগ ভাগ থাকতে পারে মৌজা তো ওইটা হচ্ছে মৌজা তো আমাদের কাজ হচ্ছে কি এই যে মৌজা এটার একটা ইমেজ থাকে ওই ইমেজটা আমরা ডিজিটাইজ করি এই সফটওয়্যারের মাধ্যমে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের মূলত কাজ এখন আমি সফটওয়্যারটা ওপেন করার পরে ফার্স্ট কাজ হচ্ছে তোর যে ইমেজ অ্যাড করা ঠিক আছে তা এটার আগে আগে বলি তোরে তুই যে ইমেজটা অ্যাড করবি ঠিক আছে এখানে কিন্তু কোন জায়গা থেকে তুই অ্যাড করবি এই ফাইলটা তুই আলাদা করে এমন একটা জায়গায় রাখবি যেখানে রাখলে তোর খুঁজে পাইতে সুবিধা হবে যেমন দেখ আমারটা আমি রাখছি আমার এটা হচ্ছে পেন ড্রাইভে আছে ঠিক আছে তো এখানে হচ্ছে আমরা টোটাল তিনটা জিনিস পেন ড্রাইভটা হচ্ছে এই যে আমি যাই আমার পেন ড্রাইভে দেখ এটার মধ্যে আছে ঠিক আছে তো এখানে এখানে নিউ মোজা ফাইল দেখ আমি এখানে কি করি দেখ এখানে ছয়টা একসাথে ছয়টা ইমেজ দিয়ে রাখছে ঠিক আছে তো আমি কি করবো আলাদা একটা ফোল্ডারে একটা একটা করে ইমেজ সেভ করবো কারণ আমার কিন্তু প্রত্যেকটা ইমেজের জন্য প্রত্যেকটা আলাদা ফোল্ডার করতে হবে এক ফোল্ডারে দুই তিনটা করে ইমেজ রাখা যাবে না বা দুই তিনটা করে ফাইল রাখা যাবে না আর একটা ফোল্ডারে তিনটা জিনিস থাকবে লেয়ার ফাইল জিডিবি আর হচ্ছে কি ইমেজ তো আমি এখন আলাদা করে একটা ফোল্ডার করে নিব কারণ আমার তো সব ইমেজগুলো এক ফোল্ডারে ঠিক আছে দেখ ফোল্ডার একটা নাম দে যে কোনো একটা নাম দিতে পারো যেটা আর কি তোর জন্য সুবিধা হয় ঠিক আছে আমি জাস্ট আমার নাম দিলাম দিয়ে কি করব একটা যে কোনো একটা ছবি আমি কপি করে নিলাম পেস্ট করলাম এই ফোল্ডার আর কি কি নিতে হবে এই লেয়ার ফাইল আর জিডিবি ফাইলটা এই দুইটা জিনিস কপি করে নিতে হবে কারণ কি প্রত্যেকটা আলাদা আলাদা মৌজা ডিজিটাইজ করতে হলে আলাদা আলাদা জিডিপি নিতে হবে কারণ তুই একটা ইমেজ যখন করবি একটা মোজা যখন তুই ডিজিটাইজ করবি ওই মোজা ডিজিটাইজের জন্য যে জিডিবি ফাইলটা তুই ইউজ করবি ওইটা অন্য কোনো মোজার জন্য তুই ইউজ করবি না করলে হবে কি এই আগের মোজা তুই যেভাবে ডিজিটাইজ করছিস ওইটা যদি অন্যটাই অ্যাড করস তাহলে আগের মোজা ডিজিটাইজের যে দাগগুলো ওগুলো অন্যটা আবার অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এই জন্য ঝামেলা হবে এই জন্য কি করবি যে সব সময় একটা ফ্রেশ জিডিবি ফাইল তুই হচ্ছে গিয়ে মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফোল্ডারে আগে কপি করে রেখে দিবি ঠিক আছে কারণ তাহলে যেই ফোল্ডারের জন্য তুই যে জিডিবি ইউজ করবি ওটার জন্য ওটা থাকবে তো আমি কি করলাম এই যে কপি করে জিডিবি ফাইলটা আমি পেস্ট করে দিলাম জিডিবি আর লেয়ার ফাইলটা আর কি লেয়ার ফাইলটা না রাখলেও হয় তারপর রাখলে ভালো হয় কি তোর খুঁজতে সুবিধা হবে ঠিক আছে এখন দেখ আমি কিন্তু ফোল্ডার করে একটা রাখলাম এখন কি করবি এটা আগে ফোল্ডার করে নিবি ঠিক আছে সব কিছুর আগে ফাইল পাওয়ার সাথে সাথে আগে ফোল্ডার করে নিবি যদি দুই যদি দুই তিনটা ইমেজ তুলে দেয় বা একটা ইমেজ দিলে যাই হোক <clears throat> তো এখন কি করব সর্বপ্রথম আমরা ছবিটা ইমেজটা অ্যাড করব এই জন্য এই দেখ কোথায় যাবি এই যে এখানে সিলেকশনের নিচে আমার ইয়ে কি বলে আমার এই মাউসটা যেদিক যেদিক ঘুরবে না সেদিক সেদিক খেয়াল করবি ঠিক আছে একদম তাইলে বুঝতে পারবি এই যে সিলেকশনের নিচে অ্যাড ডাটা আছে এই এক ডাটাতে গিয়ে তোর হচ্ছে গিয়ে ইমেজটা অ্যাড করতে হবে একটা চাপ দিবি মাউজের ডাউন সাইডে দেওয়ার পরে যে আমি কোন ফোল্ডারে রাখছিলাম এখন খুঁজে পাবি কিভাবে কি করবি এই যে যে একটা অপশন আছে কানেক্ট টু ফোল্ডার ঠিক আছে এটা দেখলি তো বুঝবি এই যে কানেক্ট টু ফোল্ডার একটা প্লাস চিহ্নর মতো ওখানে একটা ডান সাইডে ক্লিক করবি এই দেখ অপশন আসছে এখন আমার ফাইলটা কিন্তু আছে ই ড্রাইভে ঠিক আছে ই ড্রাইভে আমি কিসের মধ্যে রাখছিলাম বল আমার এই যে সানজিদা নিউ মৌজা ফাইল এটার মধ্যে একটা ইয়ে করছে এই যে সানজিদা এই সানজিদার মধ্যে আমি রাখছি অ্যাড হয় নাই তার মানে আমাকে আরেকটু আবার আবার তুই ট্রাই করবি সানজিদা করলাম সানজিদার মধ্যে যাই এটার মধ্যে সানজিদার নিউ ফাইল এটা সব অ্যাড করে দিলাম আচ্ছা এখন হয় না এগুলো না মাঝে মাঝে প্রবলেমগুলো হইতে পারে যদি এখানে না হয় এই যে যে জায়গাটা এখানে যাবি এখানে যাওয়ার পরে দেখ এই যে সানজিদার নিউ মৌজা ফাইল এই যে ইয়াটা আমার ফোল্ডারটা এখানে শো করতেছে এইখান থেকে অ্যাড করতে পারোস যদি তাও না হয় আমি ব্যাকে গেলাম একদম ব্যাকে গেলাম যে আমার ফোল্ডারটা আমি খুঁজে বের করব এই যে এই যে ঠিক আছে এখানে হচ্ছে গিয়ে ফোল্ডার শো করতেছে না সানজিদা নিউ মোজা ফাইল দেখ কয়েকবার ইয়ে না করে যদি না হয় ভাবে ট্রাই করলে একবার আসবেই আর কি সবভাবে ট্রাই করে দেখবি যদি বাই চান্স খুঁজে না পাস আমি দেখি আবার এটা মাঝে মাঝে এরকম প্রবলেম হয় যে পাওয়া যায় না ঠিক আছে দেখ এখন আসতেছে না এটা আমার একটা ঝামেলা হয়েছে আচ্ছা আমি যেমন এই হট ফোল্ডার টানতে হবে এই যে এই যে দেখ আমি কিন্তু নিয়ে আসলাম ঠিক আছে এটা একটু ট্রাই করলেই হবে খুঁজে তো দেখ আমার কিন্তু এই ফোল্ডারের মধ্যে আমার জিনিসটা আছে ডাবল ক্লিক করবি ফোল্ডারে দেখ আমি কিন্তু আলাদা আলাদা করে ফোল্ডার করে রাখছিলাম এই দেখ সানজিদা ডাবল ক্লিক করলি ফোল্ডারে এই যে এখন তুই ইমেজ হচ্ছে কি অ্যাড করবি তাহলে ইমেজ হচ্ছে কি জেপিজি এই যে দেখ এটা হচ্ছে ইমেজ তাই না জেপিজি তো ইমেজ তুই কি করবি একটা ক্লিক দিবি অ্যাড করবি দেখ এই কিন্তু ইমেজটা অ্যাড হয়ে গেল ঠিক আছে তো এইটা হচ্ছে গিয়ে তোর একটা মৌজা এখন আমি মৌজা কি পরে আসতেছি আগে এই ইমেজ অ্যাড করার পরে সর্বপ্রথম ইমেজ অ্যাড করার পরে দ্বিতীয় কাজটা কি আগে সেটা দেখাই সেটার আগে বলে যে আমরা টোটাল তোর ইমেজ চারটা লেয়ারে মৌজা ডিজিটাইজ করি ঠিক আছে তো এখন এই ক্যাটালগ তো এটা জানিস আচ্ছা এখানে দেখ কিছু অটো এখানে কিছু ইয়ে আছে টেবিল অফ কন্টেন্ট বা এই সাইডেও কিছু আছে ধর এগুলা কিছু নাই এগুলো আমি কেটে দিলাম এগুলো কিছু নাই হ্যাঁ এখন তো এগুলো থেকে পাবি ধর এগুলো কিছুই নাই থেকে পাবি তখন কি করবি না থাকলে এই যে যে উইন্ডোজ এই উইন্ডোজ এর নিচে এই যে দেখ অনেকগুলো বক্স আছে এখানে দেখবি এখানে দেখ এই যে টেবিল অফ কন্টেন্টস আছে কি করবি এখানে একটা ক্লিক দিবি দেখ অ্যাড হয়ে গেছে এখন তুই যদি চাস যে জিনিসটা বারবার এখান থেকে অ্যাড করবি তার চাইতে কি করবি পিন করে রাখবি পিন করলে তোর আর বারবার এখান থেকে অ্যাড করা লাগবে না তখন কি করবি এই যে একটা পিন বার আছে অটো হাইড এখানে একটা ক্লিক দিবি দেখে যে পিন হয়ে গেছে এরপরে যখন খুশি তখন তুই এখানে ক্লিক দিলেই এটা চলে আসবে তাহলে বারবার আর অ্যাড করা লাগতেছে না এরপরে আর কি লাগবে আমাদের ক্যাটালগ লাগবে এই দেখ এইটার পাশেই এই যে ক্যাটালগ একটা ক্লিক দিবি এই যে চলে আসছে এখন এটাও পিন করে রাখলাম আমি এখন এইখানেও তোর সেম ফোল্ডার খুঁজে বার করতে হবে এখন দেখা গেছে তোর এই জায়গায় তোর ওই ফোল্ডারটা অ্যাড করা নাই শো করতেছে না যে ফোল্ডারে তুই ওই ফাইলটা রাখছিস তখন কি করবি এই যে same option connect to folder এই যে প্লাস চিহ্ন এখানে একটা ক্লিক দিবি দেখছিস আসছে তোর যেই ফোল্ডারে ওই জিনিসটা আছে ওই ফোল্ডারের ভিতরে যাবি তুই যায় এটার ভিতরে যেটার মধ্যে আছে যায় ওকে চাপ দিবি দিলে অটো ফোল্ডারটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তা আমারটা অ্যাড করাই আছে এই জন্য আমি আর অ্যাড করলাম না এটা চাইলে এখানে ইয়ে করে এটা বড় করে নিতে পারি যদি দেখা না যায় এখন আমারটা আছে এই ফোল্ডার এই যে এই ফোল্ডারের মধ্যে আছে সানজিদার মধ্যে তাই না এই যে এই যে দেখ এখন এখানে তিনটা জিনিস কিন্তু যে আমি অ্যাড করছিলাম ইমেজ জিডিবি আর লেয়ার ফাইল তো আমাদের এখন কাজ করতে হবে কি জিডিবি ফাইলটার মধ্যে যে লেয়ারগুলো আছে ওটা রিনেম করতে হবে কারণ দেখ আমার জিডিবি ফাইলের মধ্যে যে লেয়ারগুলো কিন্তু সব জিরো জিরো হয়ে আছে মানে এটা একটা তোর ফ্রেশ জিডিবি ওনারা দিয়ে দিচ্ছে যার কারণে জিরো জিরো হয়েছে বা অন্য একটা জিডিবিও দিতে পারে হয়তো অন্য কোনো নাম্বার থাকতে পারে কিন্তু সবসময় খেয়াল রাখবি যে এই যে যে ইমেজটা আমরা মানে যে ইমেজের উপরে মৌজার মানে ডিজিটাইজটা আমরা করব ওই ইমেজের যে নাম্বারটা ওই নাম্বারটা প্রত্যেকটা লেয়ারে কিন্তু রিনেম করে দিতে হবে না হলে পরে কাজ করতে ঝামেলা হবে ঠিক আছে তো এখানে একটা ব্যাপার হচ্ছে একটা নাম্বার নাম্বারের ব্যাপারটা আমি পরে বোঝাই বলতেছি আগে দেখ একটা নাম্বার যাই হোক আগে কিভাবে রিনেম করবি সেটা দেখাই এখানে একটা ক্লিক দিবি যে মানে যে ইমেজের যে ফাইলটা আছে ওটার উপরে একটা ক্লিক দেওয়ার পরে অ্যাক্সিডেন্টের পরে আরেকটা ক্লিক দিবি অটো তোর কপির ইয়ে চলে আসবে এরপরে কি করবি মানে তোর শর্টকাট কপি করার জন্য কন্ট্রোল ধরবি সি ধরবি ঠিক আছে কন্ট্রোল ধরে সি ধরলে তোর শর্টকাটে কপি হয়ে যাবে ওই ইয়ে করে তোর মাউসে ক্লিক করে করে তোর কপি করার কোনো দরকার নাই ওটাতে টাইম বেশি লাগে কি করবি কন্ট্রোল ধরে সি ধরবি কপি হয়ে গেল এরপরে কি করবি এই যে আমার যে লেয়ার প্রথম এসডি ওই লেয়ারের ব্যাপারটা বলি টোটাল চারটা লেয়ার একটা হচ্ছে এলডি একটা এনডি একটা পিডি আর একটা হচ্ছে এসডি তো এলডি হচ্ছে কি তোর লাইন টানার কাজ করে ঠিক আছে লাইন যে আমরা টানি এই যে প্রত্যেকটা মোজার প্লট যে আমরা আঁকি এটা হচ্ছে এলডি দিয়ে করতে হয় আর এনডি হচ্ছে প্রত্যেকটাতে তো জানো যে প্রত্যেকটা জমিরই কিন্তু আলাদা আলাদা একটা আলাদা আলাদা একটা নাম্বার থাকে জমির দাগ নাম্বার থাকে না ওই দাগ নাম্বার তো এই যে দাগ নাম্বার গুলো আলাদা আলাদা থাকে এটা হচ্ছে দাগ নাম্বারে মানে প্লট নাম্বার বসানোর জন্য যে কাজটা করতে হলো এনডি দিয়ে করতে হয় আর পিডির কাজগুলো হচ্ছে আদার্স যেগুলো সেগুলো আমি পরে আসতেছি কিন্তু আগে রিনেমটা শেষ করি তো এই যে রিনেম এখন আমি কপি করলাম কপি করার পরে এখন কি করলাম তো এই যে একটা লেয়ারে আমি গেলাম আবার সেম একটা ক্লিক দেওয়ার পরে এক্সিডেন্ট পরে আরেকটা ক্লিক দিলাম ওটা ইয়ে হয়ে গেল কি করব পেস্ট করব এখানে এখন পেস্ট করার একটা সহজ পদ্ধতি হচ্ছে মানে শর্টকাট কন্ট্রোল ধরে ভি চাপ দিতে হবে কন্ট্রোল ভি এই যে অটো কিন্তু আমার পেস্ট হয়ে গেল এখন এটা মাথায় রাখিস একটা শর্টকাট নিয়ম হচ্ছে কন্ট্রোল সি ধরলে কপি হবে কন্ট্রোল ভি ধরলে পেস্ট হবে তো সেম প্রসেসে প্রত্যেকটা লেয়ারের নাম এরকম রিনেম করে দিতে হবে ঠিক আছে সোজা কথা ইমেজে যা থাকবে তোর সেই সেম টু সেম ওই নামটাই তোকে হুহু দিতে হবে সেটা যা মন চায় তাই থাকুক ওটা নিয়ে মাথা ব্যথা না ঠিক আছে তা আমি এরকম সেম মানে সেম ওয়েতে সবগুলো আমি পেস্ট করে রিনেম করে দিচ্ছি আমার সবগুলো রিনেম হয়ে গেল তাহলে কি হলো যে ইমেজ অ্যাড করার সেকেন্ড ধাপ হচ্ছে এই জিডিবি ফাইলের যে ইয়াগুলো আছে এগুলা সব তোর নামটা রিনেম করে দিতে হবে ইমেজের নামে এরপরে থার্ড কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের লেয়ার ফাইল মানে জিডিবিটা অ্যাড করতে হবে ঠিক আছে এই ইয়াতে ইমেজে এখানে অ্যাড করার জন্য কি করবি আবার যে অ্যাড ডাটা আছে এই অ্যাড ডাটাতে আবার ক্লিক দিতে হবে এই দিলাম দেওয়ার পরে এই যে দেখ জিডিবি কিন্তু আছে আমি কিন্তু যে এই জন্যই আমি কিন্তু আলাদা করে ফাইলে একটা ফাইলে সবগুলো রাখছিলাম ফাইল কি জন্য যাতে আমার খোঁজা না লাগে এখন এই জিডিবি যদি অন্য জায়গায় রাখতাম তাহলে কিন্তু আবার খুঁজতে খুঁজতে অনেক টাইম লাগতো কিন্তু এখন আমি এই ফোল্ডারে রাখছি দেখে দেখ ফোল্ডার একবার সিলেক্ট করছি এটা আমার আর খোঁজা লাগতেছে না তো কি করবি এই জিডিবির উপরে ডাবল ক্লিক করবি মাউসের ডান পাশে ডাবল ক্লিক করবি করার পরে এই চারটা একসাথে ধরে সিলেক্ট করবি ঠিক আছে সিলেক্ট করার পরে অ্যাড দিয়ে দিবি হয়ে গেল এখন এই জিনিসটা অ্যাড হয়েছে কোথায় এই যে টেবিল অফ কন্টেন্ট আছে এই টেবিল অফ কন্টেন্টে দেখে যে অ্যাড হয়ে গেছে কিন্তু ঠিক আছে তো এখন অ্যাড করার পরে এরপরে আমাদের ফোর্থ কাজটা হচ্ছে গিয়ে লেয়ার অ্যাড করা ঠিক আছে আমরা জিডিবি অ্যাড করলাম এবার লেয়ার অ্যাড করব লেয়ার অ্যাড করার জন্য কি করতে হবে এই যে দেখ এটা কিন্তু পিডি এটা এনডি এলডি এসডি সেম লেয়ারেও ওইভাবেই নাম লেখা আছে তোর সেম পিডির জন্য কি করতে হবে পিডির উপরে কি করবি মাউসের ডান পাশে ডাবল ক্লিক দিবি দিলি এখন দেখ এখানে সিম্বোলজিতে অলরেডি আনা আছে ধর এটা সিম্বোলজিতে নাই এটা অন্য যে কোনো জায়গায় আনা আছে এখন তুই এটা কোথেকে বার করবি অলওয়েজ এখানে দিলে সিম্বোলজিতে যাবি ঠিক আছে সিম্বোলজিতে গেলে এখানে দেখ একটা লেখা আছে ইম্পোর্ট সবসময় ইম্পোর্ট ইম্পোর্টে যাইতে হবে ইম্পোর্টে যাইতে হলে সিম্বোলজিতে যাইতে হবে ঠিক আছে যেখানেই থাকুক সিম্বোলজি খুঁজে বার করবি তাহলে দেখবি ইম্পোর্ট একটা অপশন আছে এই ইম্পোর্টে একটা ক্লিক দিলি দেওয়ার পরে এই যে দেখ এখানে একটা যে ফাইলের মতো ফাইল ম্যানেজার থাকে না মোবাইলে ওরকম একটা অপশন আছে ওখানে যাবি যে একটা ডান্সারে ক্লিক দিলি এখন এই যে দেখ আমি কিন্তু লেয়ার ফাইল আগেই কিন্তু আমার ইয়াতে অ্যাড করে রাখছিলাম যার কারণে যে অটো চলে আসছে এখন তুই কি করবি লেয়ার ফাইলের এখানে যায় ডাবল ক্লিক দিবি এই যে দেখ চলে আসছে কিন্তু লেয়ার ফাইলগুলো এখন আমি কিসের কাজ করতেছি দেখ পিডি কিন্তু পিডির কাজ করতেছি মানে আমার লেয়ার লেয়ার ফাইলে থেকে পিডি কিন্তু এখানে অ্যাড করতে হবে তুই যদি পিডির জায়গায় পিডিতে যদি এলডি অ্যাড করে দাস তাহলে কিন্তু গন্ডগোল লাগে যাবে ঠিক আছে এই জন্য পিডি করতেছিস মানে পিডি অ্যাড করতে হবে তাহলে কি করবি পিডির জন্য পিডি একটা চাপ দিলি দেওয়ার পরে অ্যাড করে দিলি যা আছে সব ওকে যা আছে সব ওকে ওকে ওকে ঠিক আছে সব ওকে করে দিতে হবে এই যে আমার পিডি কিন্তু আমার অ্যাড করে ফেললাম আমি এরপরে কি করতে হবে এনডি সেম প্রসেসে ডাবল ক্লিক সিম্বোলজিতে ইম্পোর্ট ইয়া তোর এরপরে কি এনডি অ্যাড করলাম এই যে ND add okay okay okay same প্রসেসে সব একটা পারলে সব পারবি ঠিক আছে কারণ সেম আবার ইম্পোর্ট আবার সেম আবার এটা কি এলডি এলডি সিলেক্ট করলাম অ্যাড করলাম ওকে ওকে ওকে এবার কি এসডি সেম প্রসেসে import file SD add okay okay হয়ে গেল দেখ এইবার আমার একটা মৌজা ডিজিটাইজ করার জন্য যতগুলো অপশন আছে সব আমার ডান সব শেষ সব শেষ করার পরে কি করতে হবে এটা এডিট করাটা স্টার্ট করতে হবে একটা কথা বলি এডিট স্টার্ট কিন্তু কোনোভাবেই আগে করা যাবে না আগে যদি করো তাইলে এই যে যে ফাইলটা আমি অ্যাড করলাম না এই জিডিপি ফাইল অ্যাড করার পরে যে লেয়ার ফাইল অ্যাড করলাম আগেই যদি স্টার্ট এডিটর দিয়ে দিই তাহলে ওই লেয়ার ফাইলগুলো কিন্তু এখানে অ্যাড হলেও এখানে কিন্তু একটা অপশন আছে তোর ক্রিয়েট ফিচার ক্রিয়েট ফিচারে কিন্তু অপশনগুলো আর লেয়ারগুলো শো করবে না যার কারণে এডিটর স্টার্ট করার আগেই সব কিছু অ্যাড করে নিতে হবে এরপরে যখন সব ডান তখন কি করতে হবে এই যে দেখো এখানে একটা এডিটর লেখা আছে এই এডিটরে চাপ দিবে একটা ডান পাশে ক্লিক করলে দেখ এখানে লেখা আছে স্টার্ট এডিটিং এখানে একটা ক্লিক দিলি ডান পাশে মাউসের দেওয়ার পরে দেখ এখন কিন্তু স্টার্ট হয়ে গেছে এই যে অপশন আসছে স্টার্ট হয়ে গেছে এখন এখন মোটামুটি মোটামুটি বলতে এখন পুরোপুরি তোর ডিজিটাইজার কাজ শুরু করার জন্য এটা প্রস্তুত হয়ে গেছে কিন্তু এখন কিছু ব্যাপার তোরে বলি মৌজা জিনিসটা ভালো করে বুঝে আগে এই যে দেখ এখানে কিন্তু এই যে শীট নং লেখা আছে এই পাশে এই পাশেও কিন্তু শীট নং লেখা আছে এই পাশে কি লেখা ভবানীপুর নং একশো দুই আর এখানে লেখা আছে আসিম পাটলি নং একানব্বই আমরা এই যে মৌজাটা এটা হচ্ছে ময়মনসিংহের মৌজা ঠিক আছে ফুলবাড়িয়া উপজেলার মৌজা হচ্ছে কান্দানিয়া সেইটার কাজ এখন আমরা মানে করতেছি এরকম অনেক ময়মনসিংহের আরো তো কত গ্রাম আছে না তাহলে যত গ্রাম আছে ততগুলা মৌজা আছে মনে করছে আরো বেশিও থাকতে পারে কারণ এই যে শীত নং দেওয়া এই হ্যাঁ সেটাই তো একটা শীত মানে তো ধর এই একটা গ্রামের মধ্যে তো হাজার হাজার মানে অনেক জমি থাকে তো একটা মৌজাতে তো সেটা শো করা সম্ভব না তখন ধর এরকম করে ভাগ ভাগ করে তোর একটা করে মৌজা করে তখন কি করে যে শীত নং এক হয় দুই হয় ছয় সাত আট নয় দশ অনেক দূর পর্যন্ত যাইতে পারে মানে ধর যতগুলা ভাগ করে মৌজা করবে একটা গ্রামে ততগুলাই তোর শীত নং হবে তার মানে এই যে যে মৌজা এটার পরে এই সেম গ্রামেরই আরো একটা মোজা এটার সাথে আছে ঠিক আছে আর এইটা হচ্ছে গিয়ে তোর দুই নাম্বার শীট এখানে আছে আর এখানে আছে ছয় নাম্বার শীট আর আমরা এখন যেটার কাজ করতেছি এইটার শীট নাম্বারটা হচ্ছে এক নাম্বার শীট ঠিক আছে মানে আমাদের এই মোজাটা হচ্ছে এক নাম্বার শীট আর এই পাশে মোজার এই পাশে আছে শীট নাম্বার দুই কিন্তু সেটা হয়তো অন্য ইয়েতে আছে কিন্তু আমাদের এই মোজাটা হচ্ছে এক নাম্বার শীট আর এই পাশে আছে মোজার শীট নাম্বার ছয় মানে আবার ছয় নাম্বার ভাগ মানে এর মধ্যেও আরো তিন চার পাঁচ ছয় এগুলোও কিন্তু আছে তো আর এই পাশে যে ভবানীপুর নং লেখা এইটা হচ্ছে কি তোর বলে মৌজার নাম ঠিক আছে মৌজার নাম মানে এই পাশে তোর আর একটা গ্রাম শুরু হয়েছে ধর ঠিক আছে সেই ইয়ের নাম এখানে আছে আর একটা শুরু হয়েছে তাই এখানে ভবানীপুর এটা হচ্ছে মৌজার নাম এই পাশেও সেম এটাও কিন্তু মৌজার নাম সোজা কথা যেখানে দেখবি শীতনং নং লেখা সেগুলা <coughs> শীত এছাড়া এই যে যে নাম লেখা আছে এগুলা হচ্ছে তোর ধরবি মৌজা মৌজার নাম তো এখন আসি জেল নাম্বার তো এরকম প্রত্যেকটা মৌজারই না একটা করে জেল নাম্বার থাকে ঠিক আছে জেল নাম্বার হচ্ছে তো মৌজা নাম্বার তাই না হ্যাঁ জেল নাম্বার হচ্ছে তোর মৌজা নাম্বার তো এরকম না তোর জেল নাম্বার তো এটা একশো একদম এক থেকে তো এটা হচ্ছে তোর মৌজার নাম্বার এরকম না এক থেকে শুরু করে হাজারও আছে এটা কোনো শেষ নাই ঠিক আছে যতগুলা মৌজা থাকবে ততগুলা নাম্বার থাকবে এটাই স্বাভাবিক তো এরকম এটা হচ্ছে মৌজার জেল নাম্বার একশো আর সিট নং হচ্ছে এটা এক এই জিনিসটা কিন্তু পরে লাগবে তো এরপরে এই যে যে চিহ্নটা দেখতেছ এগুলাও কিন্তু আমাদের আঁকানো লাগবে হয়তো এখন লাগবে না এখন আপাতত টেস্টের জন্য যতটুকু দরকার আমি তোরে ততটুকুই দেখাবো আর বাদ বাকি যেগুলো আছে যেগুলো তো করতে হবে ওটা চাকরি করার পরে করলেই হবে কিন্তু আপাততর জন্য যেটুকু দরকার চাকরির জন্য আমি সেটুকুই খালি দেখাই ঠিক আছে তো এখন তো এই দেখ এগুলা দেখার পরে এরপরে তোর যেটা কাজ সেটা হচ্ছে এই যে যে দেখ মৌজার নিচে যে হয়তো ডান পাশে নিলে বাম পাশে যে কোনো এক পাশে এরকম একটা ঘর আছে এটাকে বল লিজেন্ড ঠিক আছে এই লিজেন্ডের মধ্যে সব ডিটেলস তোর আছে এই যে দেখ এখানে যে সাংকেতিক চিহ্ন লেখা যে এগুলো লেখা হচ্ছে তোর একটা প্লট মানে ধর একটা জমির মধ্যে তো কত কিছুই থাকতে পারে পুকুর থাকতে পারে পান বরজ আছে তারপরে হচ্ছে তোর কাঁচা ঘর থাকতে পারে পাকা দালান থাকতে পারে টিন শেড দালান থাকতে পারে আরো বিভিন্ন হ্যানত্যান থাকতে পারে তো ওই জিনিসগুলা কি করছে এখানে দিয়ে দিচ্ছে কারণ ওইগুলাও কিন্তু আমাদের পয়েন্ট করতে হবে বাঁকাতে হবে যার কারণে ওগুলা চিনবি কিভাবে সেই জন্য এই যে এরকম একে একে এগুলা দিয়ে দিছে যেমন দেখে যে এটা হচ্ছে কি পান বরজ দিস ইজ বরজ দেখতে কেমন এটা হচ্ছে পান বরজ আর এইটা হচ্ছে দালান বিল্ডিং পাকা দালান এরকম দেখতে হবে ঠিক আছে এরকম চিহ্ন থাকলে ভাবতে হবে এটা পাকা দালান এটা পান বরজ এরকম আরো অনেক চিহ্ন আছে যেগুলা দেখলেই বুঝতে পারবি তো এখন এরপরে দেখ এই যে দাগ নং যেখানে লেখা এখান থেকে মেন জিনিসটা এখন এই মৌজাতে তোর কি কি আছে যে নদী নালা খাল বিল কাঁচা রাস্তা আছে পাকা রাস্তা আছে নার কি কি আছে সব এখানে লেখা থাকবে এখন এই যে যে মৌজাটা আমাদের এই মৌজাতে দেখ পাকা রাস্তা লেখা আছে কিন্তু পাকা রাস্তার ঘর ফাঁকা তার মানে এখানে কোনো পাকা রাস্তা নাই এই মৌজাতে ঠিক আছে তো পাকা রাস্তা বাদ এরপর দেখ কাঁচা রাস্তায় কিন্তু মৌজার নাম ইয়া তোর দাগ নাম্বার দেওয়া আছে তার মানে কাঁচা রাস্তা এই মৌজাতে অনেক গুলাই আছে ঠিক আছে খাল লেখা আছে খাল নাই তার মানে এই মৌজাতে খাল নাই ঠিক আছে তো এখন হচ্ছে এখানে কিন্তু আবার আছে দেখ নদী আছে কিন্তু একটা মোজাতে দেখাচ্ছে নদী আছে কিন্তু আমাদের লিজেন্ডে কিন্তু নদী নামের কোনো অপশন নাই সো এখন একটা জিনিস মনে রাখবি লিজেন্ড হচ্ছে ভবিতব্য এই লিজেন্ডে যা লেখা থাকবে সেম জিনিস শুভ তোর কপি করতে হবে এখন ধর তুই দেখলি যে এই যে দেখ এই যে স্যার কোনো একটা ইয়ে এই জিনিসটা লিজেন্ডে লেখা আছে যেটা একটা প্লট ইয়া রাস্তা কিন্তু তুই কিন্তু দেখেই বুঝতেছিস যে এটা কোনোদিনও রাস্তা হবে না এটা একটা জমি হবে কিন্তু তোর বোঝা দিয়ে কিছু যায় আসে না লিজেন্ডে যেটা লেখা আছে ওটাই ভবিতব্য তোর ওইভাবেই করতে হবে এই জন্য বললাম যে দেখ লিজেন্ডে কিন্তু একটা নদী আছে এখানে সরি লিজেন্ডে না মৌজাতে কিন্তু একটা নদী আছে স্পষ্ট লেখা আছে তাই না কিন্তু দেখ লিজেন্ডে কিন্তু কোনো নদীর অপশন নাই তার মানে কি নদীর অপশন নাই মানে নদী নাই ধরে নিতে হবে নদী নাই ওটা একটা প্লট বা বসত বাড়ির জায়গা এটা ধরে নিতে হবে এখন লিজেন্ড দেখার মেইন কারণ হচ্ছে ধর প্রথমে তোকে পাকা রাস্তাকে প্রায়োরিটি দিতে হবে সর্বপ্রথম আগালে পাকা রাস্তা ঠিক আছে এরপরে ধরতে হবে কাঁচা রাস্তা মানে লিজেন্ডটা যেই সিরিয়াল মেনটেন করছে সেম ওই সিরিয়াল তোরে মেনটেন করতে হবে এখন আসি অত্র শীটভুক্ত অত্র শীটভুক্ত বলতে বোঝাচ্ছে যে এই মৌজাতে তোর কতগুলা দাগ নাম্বার আছে ঠিক আছে দেখ এখানে এক থেকে শুরু করে পনেরোশো বিয়াল্লিশ তার মানে তোর এই মোজাতে টোটাল এক থেকে পনেরোশো বিয়াল্লিশ এই দাগ নাম্বার গুলো আছে কিন্তু একটা জিনিস দেখ এখানে এই যে এক থেকে একশো উনসত্তর এরপরে কিন্তু কমা দিয়ে একশো একাত্তর এই যে মাঝখানে একশো সত্তর দাগটা মিসিং এই জিনিসটা কেন এটা হচ্ছে তোর এই যে এক থেকে একশো উনসত্তর এরকম হচ্ছে এটা হচ্ছে তোর এই মৌজাতে তোর এ এক থেকে একশো উনসত্তর সবগুলা দাগ নাম্বার আছে মানে তুই খুঁজে পাবি কিন্তু একশো উনসত্তরের পর একশো সত্তর যে নাম্বার এই নাম্বারটা এই মৌজাতে নাই তো তুই খুঁজলেও পাবি না তো এই মৌজাতে যেহেতু একশো সত্তর নাম্বারটা নাই কি করবি ওটা স্কিপ করে তুই একশো একাত্তর থেকে আবার শুরু করবি গোনা গোনা কারণ এটা তো পয়েন্ট বসাতে হবে এই যে যে নাম্বারগুলো দেখাচ্ছি না এক দুই তিন চার পাঁচ ছয় কিন্তু আবার পয়েন্ট বসাতে হবে তো একশো সত্তর বাদ দিয়ে একশো একাত্তর থেকে আবার পয়েন্ট বসানো শুরু করবি করার পর একশো একাত্তর থেকে ছয়শো সাত পর্যন্ত কিন্তু একদম সবগুলো আছে দাগ নাম্বার এরপর একশো সাত নাম্বার থেকে যায় আবার দেখ একশো আট নাম্বার কিন্তু মিসিং তার মানে একশো আট নাম্বার নাই মৌজাতে একশো আট নাম্বার দাগটা মৌজাতে নাই তাহলে কি করবে তাহলে ছয়শো নয় থেকে শুরু আবার তাহলে কি করবি একশো আট নাম্বার বাদ দিয়ে আবার ছয়শো নয় থেকে ছয়শো পর্যন্ত কিন্তু আবার আছে এই সেম প্রসেসে সব যাবে ছয়শো পর্যন্ত আছে ছয়শো এর পরে ছয়শো পঁচিশ নাই তাহলে ছয়শো পঁচিশ বাদ দিয়ে আবার ছয়শো ছাব্বিশ থেকে ছয়শো উনত্রিশ আবার উনত্রিশ পরে তিরিশ নাই তার মানে হচ্ছে ছয়শো একত্রিশ থেকে তাহলে ছয়শো একত্রিশ থেকে আবার আটশো উনপঞ্চাশ পর্যন্ত এই সেম প্রসেসে প্লট নাম্বারগুলো বসাতে হবে যেটা নাই সেটা নাই বাদ দিতে হবে আর যেটা আছে সেটা তো আছেই সেটা খুঁজে বার করতে হবে আর এই বাটা দাগ এখানে যে লেখা আছে দেখতেছিস বাটা দাগটা হচ্ছে কি জন্য দিয়ে দিছে তোর অনেক নাম্বার কিন্তু এখানে কিন্তু দেখ প্রায় পনেরোশো বিয়াল্লিশটা দাগ নাম্বার মানে তোর বসাইতে হবে এক দুই তিন চার গুণে তো এতগুলা দাগ নাম্বারের মধ্যে লাস্টের দিকে এসে হয় কি তোর লাস্টের দাগ নাম্বার গুলা এলোমেলো থাকে যেমন ধর তুই তো স্বাভাবিক যে প্রাক নাম্বার তো সিরিয়ালি থাকবে তাই না যে এক একের পরে দুই পাশেই থাকবে দুইয়ের পরে তিন পাশে থাকবে চারের পরে পাঁচ পাশে থাকবে কিন্তু এই লাস্টের ডাক নাম্বারের গুলার দিকে আসার পরে দেখা যায় কি যে এই যে ধর পনেরোশো একত্রিশ আছে কিন্তু পনেরোশো একত্রিশের পরে পনেরোশো বত্রিশ আশেপাশে আর দেখা যাচ্ছে না তখন দুটারে আন্দাজে কোথায় খুঁজবি এত বড় মৌজার মধ্যে খুঁজে পাবি হয়তো কিন্তু তোর মনে করে যে আধা ঘন্টা ওই একটা দাগ নাম্বার খুঁজতেই চলে যাবে এই জন্য সহজ করার জন্য তোর বাটা দাগ নাম্বারটা দেওয়া হয় তো এই যে উপরে আট লেখা আছে তুই আট নাম্বার দাগ তো পাইছিস তাহলে যখন তুই পনেরোশো বত্রিশ খুঁজে পাবি না তখন এই আট নাম্বার দাগের কাছে গেলে এটার আশেপাশেই পনেরোশো বত্রিশ খুঁজে পাবি তার মানে হচ্ছে যে এটা অনেকটা ইজি হয়ে গেল না যে আট নাম্বারে গেলেই খুঁজে পাচ্ছিস তোর আর খুদাই খোঁজা লাগতেছে না তা এইটার জন্য হচ্ছে বাটা দাগটা এখানে ইউজ করা হয় ঠিক আছে দিয়ে দিছে তো এই গেল তোর লিজেন্ডের কাজ ঠিক আছে লিজেন্ডটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোর মোজা ডিজিটাইজ করা শুরুর আগে লিজেন্ড দেখবি যে কোনটা কি কাঁচা রাস্তা কত দাগ নাম্বার পাকা রাস্তা আছে নাকি বা এসে এগুলা এরপরে যখন তুই ডিজিটাইজ করা শুরু করবি তখন তোর সর্বপ্রথম তুই কোন লাইন টানবি কোনটার প্রায়োরিটি দিবি এই যে প্রথমে তোর দেখালাম শীত নং লেখা আছে শীত নং দুই তো এই যে আগে দেখাই এই যে দাগগুলো আছে দেখ এই যে একটা দাগ এই একটা দাগ বাইরে দাগ দাগ দেওয়া আছে না অনেকগুলো আছে একটা একটা তো এখন এই দাগ দেওয়ার মানে হচ্ছে এই যে এটা হচ্ছে ম্যাস লাইন বলে ঠিক আছে মনে রাখবে এটা হচ্ছে ম্যাস লাইন তো এই যে যে ম্যাচ লাইন এই ম্যাচ লাইন থেকে শুরু করে এই যে যে একটা ম্যাচ লাইন ঠিক আছে আটকায় দিছে কিন্তু এই যে ম্যাচ লাইন এই দুইটা ম্যাচ লাইনের মধ্যে যে জিনিসটা ওটা কিন্তু এই যে শীত লেখা এখানে হয়তো মৌজাও থাকতে পারতো তাহলে মৌজা হতো কিন্তু এটা যেহেতু শীত নং লেখা তার মানে তোর ধরে নিতে হবে এই ম্যাচ লাইন থেকে শুরু করে এই ম্যাচ লাইন পর্যন্ত এটা হচ্ছে শীট বাউন্ডারি আর বাউন্ডারি হবে গিয়ে সব সময় মাথায় রাখবি যে একেবারে মৌজার যে লাস্টের দাগটা ওটাই হচ্ছে তোর বাউন্ডারি ধরবি মানে সীমানা মোজার সীমানা ঠিক আছে তার মানে এই ম্যাচ লাইন থেকে ধরে এই ম্যাচ লাইন পর্যন্ত হচ্ছে গিয়ে তোর এই শীত নং দুইয়ের সীমানা এইখান থেকে এই পর্যন্ত তো তখন তুই কি করবি এখন তুই আঁকবি আঁকার জন্য তুই কি করবি এইখান থেকে কখনো নিবি না ঠিক আছে আগে আমি এলডির কাজ করবো ও আরেকটা জিনিস বলি সর্বপ্রথম মোজার কাজ হচ্ছে তোকে এলডির কাজ করতে হবে হচ্ছে তোর শীট বাউন্ডারি যেটা বললাম আর মৌজা বাউন্ডারি কি মৌজা বাউন্ডারি হচ্ছে গিয়ে তোর এই যে এখানে কিন্তু শীত লেখা আছে একটা শীত কিন্তু মৌজা বাউন্ডারি হচ্ছে এই যে বললাম না এটা হচ্ছে মৌজা তো এই মৌজা যেখানে এরা নাম লেখা থাকবে মোজার নাম সেটাই ভাববে যে এই পাশের টু সব মোজা বাউন্ডারি তার মানে এই যে দেখ এইটুকুও কিন্তু শীত বাউন্ডারি হবে কারণ এখানে কিন্তু শীত নং লেখা আছে তার মানে এই ম্যাচ লাইন থেকে শুরু করে একদম এই ম্যাচ লাইন পর্যন্ত পুরোটা কিন্তু শীত বাউন্ডারি কারণ শীত লেখা আছে আর এই ম্যাচ লাইন থেকে শুরু করে তোর একদম এই যে ম্যাচ লাইন পর্যন্ত এইটুকু হচ্ছে পুরোটা হবে কি মৌজা বাউন্ডারি কারণ এখানে কিন্তু যে মৌজার নাম লেখা আছে তার মানে এখান থেকে এই মাথা পর্যন্ত পুরোটা মৌজা বাউন্ডারি আর বাকিটুকু এইটুকু শিট বাউন্ডারি তাহলে এখন তোরে প্রথমে প্রায়োরিটি দিতে হবে কি তুই হচ্ছে শীট বাউন্ডারি আঁকবি শীট বাউন্ডারি আঁকা হয়ে গেলে তারপরে হচ্ছে মৌজা বাউন্ডারি আঁকতে হবে ঠিক আছে তো এটা ইয়ে ফলো করবি যে প্রাধান্যটা আগে মানে first priority sheet sheet sheet boundary তারপর সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে গিয়ে মৌজা বাউন্ডারি তাহলে এখন এই যে টেবিল অফ কন্টেন্ট এখানে যে আরেকটা জিনিস করা যায় যে মানে তোর বিভিন্ন কালার টালার চেঞ্জ এডিট এডিট অনেক কিছু করা যায় তা আমি আঁকার আগে একটু এডিট করে নিই কারণ আমি এত মোটা দিয়ে আঁকতে পারি না তুই দেখ কোথায় গেলাম আমি দেখ তুই যদি চাস যে আমি একটু এটার কালার চেঞ্জ করব বা একটু সাইজটা চেঞ্জ করব কারণ এখন যদি আমি আঁকি অনেক মোটা দাগ হবে কারণ অনেক বেশি দেওয়া আছে পয়েন্ট আমি কি করব এই যে যে এখানে এই যে দাগটা এখানে ডান সাইডে মাউসের ক্লিক দিব দেখে অপশন আসছে তুই এখানে গিয়ে যে নানান কালার চেঞ্জ করতে পারোস চেঞ্জ আমি করলাম না এই যে এখানে লেখা আছে তিন পয়েন্ট চল্লিশ মানে এটা তিন পয়েন্ট চল্লিশ দেওয়া আছে আমি কি করবো এটা এক এক এক দিব এক দিলে অনেক চিকন হবে দাগটা ঠিক আছে আমার যে কটা লাগবে আমি চিকন করে নিই আচ্ছা এখন কি করব যে এখন আমারও তো একটা ইয়ে সিলেক্ট করে তো মনে করো রাখতে হবে তো এই জন্য কি হবে এখানে কিন্তু ক্রিয়েট ফিচার নামের একটা অপশন থাকবে এখানে কিন্তু আনা নাই আমি যে ডিলিট করে দিছিলাম ফার্স্টে ওই জিনিসটা খুঁজে পাবি গো এই দেখ এই যে এখানে এই যে একটা টেবিল আছে এটা হচ্ছে ক্রিয়েট ফিচার দেখ এখানে আসলে কিন্তু পাবি ঠিক আছে এই যে শেয়ারের মতো একটা অপশন আছে ওই অপশনের পাশেই দেখ ক্রিয়েট ফিচার আছে এইখানে একটা চাপ দিবি পিন করে দিবি যেটা দেখাইলাম পিন করে দিবি আচ্ছা পিন হলো এখন কি করবি এই পাশ থেকে সব সময় মনে রাখবি এই ডান পাশ থেকে সিলেক্ট করে তারপর হচ্ছে আঁকতে হবে এখন আমাদের আঁকা আঁকি কাজ শুরু তাহলে এখন প্রথমে কি বলছিলাম শীট বাউন্ডারির প্রায়োরিটি আগে কি করবি শীট বাউন্ডারির উপরে ডাবল ক্লিক করবি ডাবল ক্লিক করার পরে এই যে যে নামটা এটা কপি করবি এটার কারণ কি আমি বলতেছি কপি করার পরে এল ডেস্ক লেখা আছে কারণ আমরা এখন কিসের কাজ করতেছি এলডির কাজ করতেছি তাই এখানে এল ডেস্ক লেখা এল ডেস্ক মানে কিন্তু সংক্ষেপে এলডি তো আমি কি করলাম নামটা এখানে কপি পেস্ট করে একটা মাঝখানে ক্লিক দিব ওকে দিব হয়ে গেল এখন আমি এটা করার কারণ হচ্ছে ধর আমাদের একটা ডাটাবেসে কাজ করতে হয় ঠিক আছে তো ওইখানে ধর তুই এখানে তো অনেক টাইপের লাইন আছে তাই না তোর যেটা বললাম যে শীট বাউন্ডারি মানে শীটের আমি লাইন টানতেছি মৌজা বাউন্ডারি মানে মৌজার লাইন টানতেছি এরকম তো আর হয় যে কাঁচা রাস্তা পাকা রাস্তা প্লটের এরকম বিভিন্ন ধরনের লাইন আছে এখন তুই ধর একটা দিয়েই সব লাইন টানলি তখন তুই পরে খুঁজে পাবি কিভাবে বা বুঝবি কিভাবে যে তুই এটা আসলে শীটে শীট বাউন্ডারি টানছিস বা এটা তুই প্লট বাউন্ডারি টানছিস তুই তো বুঝতে পারবি না তাই না এই জিনিসটা বোঝার জন্য সর্বপ্রথমেই তুই কি করবি এই যে আমি নামটা কপি করে দিলাম ওই নামটা হচ্ছে গিয়ে এরকম কপি করে দিলে পরে না তোর আর এটা নিয়ে কোনো ঝামেলা হবে না তুই খালি এটা কপি করে নামটা সেভ করে দিলে জাস্ট একবার ক্লিক করবি ধরবি টানা শুরু করবি অটো তোর সেভ হয়ে যাবে ঠিক আছে যে তুই এটা যে প্লট বাউন্ডারি টানতেছিস সেটা অটো সেভ হয়ে যাবে আচ্ছা যাই হোক আমি সিলেক্ট করলাম এখন দেখ শীট বাউন্ডারি টানবি দেখ আমি কিন্তু বলছি যে এই ম্যাচ লাইন থেকে ওই ম্যাচ লাইন ঠিক আছে তাহলে এই ম্যাচ লাইনটা কিন্তু যেখানে শুরু হয়েছে একদম ঠিক ওই বরাবর থেকে তোর শীট বাউন্ডারি টানা শুরু করতে হবে আমাদের কিন্তু মেইন কাজই লাইন টানা এই কথাটা মনে রাখবি যে মেইন কাজই লাইন টানা লাইন টানা মানে কি আমরা কলম দিয়ে যেরকম আঁকাই না সেম ওইভাবে ধর তুই কলম দিয়ে আঁকাচ্ছিস খালি এটা মাউসে তো এখন এই যে দেখ এটা কিন্তু ম্যাচ লাইন আমার এটা শুরু হয়েছে কোন থেকে এই জায়গা থেকে কিন্তু তাই না এখন কি করব এইটা একদম দেখ আর একটা জিনিস মনে রাখবি লাইন টানার ক্ষেত্রে সব সময় মনে রাখবি মাস্ট যেটা যে কালো দাগ যে এই কালো দাগের মাঝখান দিয়ে যাইতে হবে ঠিক আছে কালো দাগের মাঝখান দিয়ে হয়তো একটু এদিক ওদিক হলে সমস্যা নাই কিন্তু সাদা দাগে যেন চলে না যায় তাইলে কিন্তু সমস্যা মাঝখান দিয়ে যাবি আর আরেকটা জিনিস খেয়াল রাখবি বেশি যেন ওই যে এরকম এরকম আঁকা বাঁকা তারা তারা এগুলো যেন না হয় লাইন হতে হবে স্মুথ এবং একদম সোজা স্ট্রেট লাইন হবে ঠিক আছে আঁকা বাঁকা লাইন করা যাবে না দেখ আমি কিভাবে টানতেছি এটা না তোর মাউস যদি তুই চাপা না দেখোস তাহলে তুই বুঝতে পারবি না আমি কোথায় কোথায় মাউসে ক্লিক দিয়ে করতেছি কিন্তু জাস্ট একটা প্রাথমিক ধারণার জন্য তোরে দেখাচ্ছি পরে সামনে আসলে তোরা দেখাই দিব যে কিভাবে কোথায় কি চাপ দিয়ে কি করা লাগে তো এখন দেখ এই যে সিম্পলি আমি খালি লাইন টানবো জাস্ট খালি লাইন টানবো এই লাইন টানতে টানতে একদম চলে যাব হচ্ছে গিয়ে তোর ওই যে যে একটা ম্যাচ লাইন দেখালাম তোরে ঠিক আছে যেই পর্যন্ত শীট বাউন্ডারি ওই ম্যাচ লাইন পর্যন্ত তোর টানতে টানতে টানতে টানতে মাঝখান দিয়ে যাইতে হবে আমি জাস্ট এমনি দেখানোর জন্য ইজি নর্মাল করে টানে দিচ্ছি এই হচ্ছে গিয়ে তোর এইভাবে করে আচ্ছা এটা অনেক দূর মনে হয় ঠিক আছে টানতে অনেক টাইম লাগবে এত টাইম তো দেওয়া যাবে না টেনে এরকম করে টানতে থাকবে ঠিক আছে আমি জাস্ট ইয়ে করতেছি এরকম করে টানতে থাকলে টানতে থাকলে টানতে টানতে টানতে এটার ম্যাচ লাইনের শেষ কই মানে শিট বাউন্ডারি শেষ কই এটা কিন্তু পুরোটা টানতে হবে আমি দেখাচ্ছি না কারণ অনেক সময় লাগবে টানতে এই যে দেখ এই ম্যাচ লাইনে কিন্তু আমার শিট বাউন্ডারি শেষ দেখুন এখানে কি করবি যেহেতু শেষ তাহলে তোর দাগটা না এখানে শেষ করতে হবে কারণ এরপরে তো মৌজা বাউন্ডারি টানতে হবে তুই কি করবি এইখানে আসার পরে ধর এখানে কি করবি এই যে ম্যাসলাইন কিন্তু এখানে তার মানে এই যে এখানে কারণ আমাদের কিন্তু এখানে একটা ফোটা হয়তো দাগ নাই কিন্তু ফোটা দেওয়া মানে কি এখানে একটা আমাদের প্লট আছে প্লট না এটা নদী ঠিক আছে নদী দেওয়া আছে তো এখানে কি করতে হবে এই যে যে মেসলাইনটা এখানে এসে এটা শেষ করতে হবে শেষ করতে হলে কি করতে হবে মাউসের ডান পাশে ডাবল ক্লিক করতে হবে দেখ এটা কিন্তু শেষ হয়ে গেল এখন তোর কিন্তু কাজটা সেভ করতে হবে তুই যদি সেভ না দাস ঠিক আছে কারণ সেভ না দিলে কি হবে ল্যাপটপ বা পিসি যে কোনো সময় হ্যাং করতে পারে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তাই না ওই ক্ষেত্রে তখন তুই সেভ দিবি না তখন বন্ধ হয়ে গেলে বা কোনো একটা ঝামেলা হলে না এই যে তুই এতক্ষণ ধরে কাজ করলি এই কাজ কিন্তু সব ডিলেট হয়ে যাবে সব তোর ইয়া কষ্ট বৃথা যার কারণে কাজ শেষ করার সাথে সাথে আগে সেভ দিয়ে নিবি সেভ দিতে হলে কি করবি এই যে এডিটর আছে এই এডিটরে আবার একটা ক্লিক দিলে ডান পাশে দেখ এইখানে কিন্তু আছে সেভ এডিট এখানে কি করবি সেভ এডিট সেভ দিয়ে দিবি দেওয়ার পরে তুই আরেকটা জায়গায় সেভ করবি তাতে হবে কি এই যে এখন যে এতগুলো অপশন অ্যাড করলাম না এই অ্যাড করার এই কষ্ট থেকে তুমি পরিত্রাণ পাইতে হইলে এই যে একটা অপশন আছে মেমোরির মতো সেভ এখানে একটা ক্লিক দিবি প্রথমবার যখন তুই সেভ দিবি তখন না অপশন আসবে যদি কোন ফোল্ডারে সেভ করতে চাচ্ছিস তাহলে তুই কোন ফোল্ডারে সেভ করবি বল যেই ফোল্ডারে তুই কাজ করতেছিস যেই ফোল্ডার থেকে তুই ইমেজ নিয়ে কাজ করতেছিস ওই ফোল্ডারে কিন্তু তোর সেভ করতে হবে নাইলে কিন্তু এই জিনিস তুই খুঁজে পাবি না এই জন্য দেখ আমারটা দিস পিসিতে গেলাম আমারটা কিন্তু ই ফোল্ডারে আছে তাই না ই ফোল্ডারের এটার মধ্যে এই যে নিউ সানজিদার মধ্যে তাই না ক্লিক দিলাম সব ডাবল ক্লিক দিয়ে সেভ করলাম আমার কিন্তু সেভ হয়ে গেল এখন তোর এই ল্যাপটপ ভাঙে সুরে যা মন হয়ে যাক তুই এই এটা বলে এমএক্সডি ফাইল আমি যেটা সেভ করলাম এটার নাম হচ্ছে এমএক্সডি ফাইল তুই এই ফাইলটা জাস্ট ওপেন করবি তোর আর কিছু অ্যাড করা লাগবে না তোর ল্যাপটপ যা মন তাই হোক তুই এই জিনিস সেই অক্ষত অবস্থায় পাবি যেখানে তুই কাজ শেষ করছিস দেখো এখন আমাদের শীট বাউন্ডারি টানা শেষ এখন কি করতে হবে মৌজা বাউন্ডারি কাজ ওই সেম প্রসেসে মৌজার নাম নিলি কপি করলি কন্ট্রোল সি এবার পেস্ট করবি কন্ট্রোল ভি এই ব্র্যাকেট ব্র্যাকেট কিছু থাকবে না মাঝখানে একটা ক্লিক দিবি ওকে সেভ হয়ে গেল এবার কি করবি এখান থেকে আবার মোজা বাউন্ডারি টানা শুরু করবি সেম প্রসেসে আরেকটা জিনিস এই যে দেখ আমি কিন্তু এখানে লাগাই দিছি তাই না সবসময় মনে রাখবি লাইন টানার ক্ষেত্রে আমি ধর এটা ব্যাক করলাম এই যে একটা জিনিস দেখ আমি ব্যাকে গেলাম কিভাবে ব্যাকে যাইতে হলে ধর তুই একটা ভুল করে ফেলছিস ঠিক আছে এই দাগটা ধর তোর এখানে বাঁকা হয়ে গেছে তুই করার পরে দেখলি যে বাঁকা হয়ে গেছে এটা তো সোজা করা যায় তখন তুই ব্যাকে যাবি কিভাবে কন্ট্রোল ধরে জেপ মারবি কন্ট্রোল ধরে জেপ চাপ দিলেই তোর ব্যাকে চলে যাবে জিনিসটা এই জিনিসগুলো শর্টকাট মনে রাখিস তো ধর এখন আমি যা দেখাবো যে ধর এই যে কিন্তু আমি এখানে চাপ দেওয়ার পরে অটো কিন্তু এটা ধরে নিছে যে আমার কোন জায়গা থেকে শুরু করতে হবে দেখ অটো কিন্তু ধরে নিছে এই জিনিসটা করার জন্য কি করবি এই যে স্ন্যাপিং লেখা আছে দেখ এটা হয়তো অপশন নাও থাকতে পারে অপশন না থাকলে কি করবি স্ন্যাপিং ধর অপশনটা নাই ওই ক্ষেত্রে কি করবি দেখ যেখানে কাস্টমাইজ নামের একটা অপশন আছে কাস্টমাইজ কাস্টমাইজে যাবি যাওয়ার পরে দেখবি টুল বার এই টুল বারে এখানে আসলে দেখবি বিভিন্ন ধরনের অপশন আছে তোর যেটা যেটা লাগবে ধর তোর অনেক কিছু এখানে নাই তোর অ্যাড করতে হবে সেই ক্ষেত্রে ধর এডিটর নাই এডিটর অ্যাড করবি এই যে দেখ এডিটর সো তুই যেটা যেটা অ্যাড করতে চাস এখানে খালি একটা ক্লিক দিবি দেখবি অ্যাড হয়ে গেছে আমাদের এটা অ্যাড করা আছে যেহেতু আর নিলাম না এই যে স্ন্যাপিং যে লেখা আছে তুই কি করবি স্ন্যাপিং এ একটা ডান সাইডে ক্লিক দিলি দেখ এখানে লেখা আছে স্ন্যাপ টু স্কেচ এইটাতে একটা ক্লিক দিলে কি হবে তোর অটো এখান থেকে ধরে নিবে এই অপশনটা করে নিবি তাহলে খুব সুবিধা হবে তাহলে আর ফাঁকা থাকবে না লাইনটা ক্ষেত্রে সবসময় মনে রাখবি যে একটা লাইন থেকে একটা লাইন যেন ফাঁকা না থাকে যেমন তুই ভাবলি যে এখানে শেষ করছি তাহলে এখান থেকে আবার মৌজা শুরু করি এটা কিন্তু করা যাবে না একদম তুই যেই লাইনে শেষ করছিস যেখানে আসে ওই লাইন থেকে একেবারে মিলায়ে তোর আবার শুরু করতে হবে কোনো ফাঁকা রাখা যাবে না ফাঁকা রাখলে কিন্তু ভুল ভুল আসবে কি করলে তাহলে এখন মোজা বাউন্ডারি টানলাম আমি সেম ভাবে আমি মোজা বাউন্ডারি টানবো এটা অনেক বড় মৌজা কারণ আমি তো তোর দেখাইলাম মৌজা বাউন্ডারি তো এই মাথা থেকে শুরু করে দেখছিস অনেক দূর পর্যন্ত মৌজা বাউন্ডারি এই যে এখানে এসে তোর মৌজা বাউন্ডারি শেষ তার মানে এভাবে এভাবে তোর ডিজিটাইজ করে করে করে করে তোর লাইন টানতে টানতে এই যে এখানে তোর ম্যাচ লাইন যেহেতু এখান থেকে শুরু কারণ দেখ শীট বাউন্ডারি কিন্তু এখান থেকে শুরু আর একটা তার মানে এইটুকু কিন্তু শীত বাউন্ডারি থাকবে এই পুরাটুকু শীত বাউন্ডারি তার মানে এখানে এসে মৌজা বাউন্ডারি শেষ তখন তুই কি করবি যেহেতু এখানে এসে মৌজা বাউন্ডারি শেষ এই যে মেস লাইনটা এখানে এসে আবার মিলিয়ে তোর ওই লাইনের সাথে মিলায় এখানে এসে ডাবল ক্লিক দিবি শেষ দিয়ে তুই সেভ দিলি দুই জায়গায় সেভ দিতে হবে কিন্তু কিন্তু সেকেন্ড টাইম সেভ দিলে তোর আর এই যে অপশন আসবে না যে কোন ফোল্ডারে সেভ করবি কারণ অলরেডি তো ফোল্ডার চুজ করে নিছিস এই হয়ে গেল তোর লাইনটা আমি কিন্তু এইগুলা করছি জাস্ট বোঝানোর জন্য ঠিক আছে কিন্তু যাইতে হবে কিন্তু কালো দাগের মাঝখান দিয়ে সুন্দর করে একদম তো এই কি হলো তোর লাইনটা না শেষ হলো তোর ইয়ে শেষ হলো কি বলে শীত বাউন্ডারি শেষ হলো মোজা বাউন্ডারি শেষ হলো এরপরে তৃতীয় কাজ হচ্ছে এই যে তোর ম্যাথ লাইন দেখালাম এই ম্যাথ লাইনও আঁকতে হবে কি করবি আবার এই যে ক্রিয়েট ফিচার সবসময় ক্রিয়েট ফিচার থেকে সিলেক্ট করতে হবে এইখানে যে দেখ এখানে আছে ম্যাথ লাইন এই যে ম্যাথ লাইন নামের একটা ফোল্ডার আছে কিন্তু এটা খুঁজলেই পাবি এখানে কি করবি ডাবল ক্লিক দিবি আবার সেম ভাবে কপি করলি কপি করে ধরে পেস্ট একটু চেক করে নিস হয়তো ই ঠিক কাটা যেতে পারে ঠিক করে নিবি বানানটা বানান যেন ভুল না হয় ওকে দিলাম এখন কিন্তু কি করবি এই যে যে লাইনটা শুরু হয়েছে এটা একদম শুরুতে মাঝখান থেকে ধরবি এই মাথা এসে একদম মাঝখানে এসে ছেড়ে দিবি এটাতে বাঁকা হোক আঁকা হোক সমস্যা নাই কোনো এক মাথায় ধরবি আর এক মাথায় ছাড়বি একদম সোজা করে এইভাবে প্রত্যেকটা ম্যাচ লাইন এরকম করে আঁকাতে হবে ঠিক আছে এই মাথায় ধরলাম এই মাথায় ছাড়লাম এই সেম প্রসেসে এগুলা করতে হবে এই সেম প্রসেসে যে নর্থ লাইন দেখাইলাম না এই নর্থ লাইনও সেম প্রসেসে যে দেখ নর্থ লাইন লেখা আছে সেম প্রসেসে এরকম কপি করবি এগুলা একই কাজ একই সেম জিনিস একদম ধরলি এই যে নর্থ লাইনের এই যে এই মাথায় ধরবি মাঝখানে এটা কিন্তু ছোট বড় করা যায় তোর একদম চোখে সমস্যা হলে তুই চাইলে অনেক বড় করতে পারবি তবে অনেক বড় করে না করাই ভালো তাহলে আঁকা পাকা হয় বেশি লাইন এজন্য কি করবি একটু ছোট করে করাই ভালো ঠিক আছে যতটুকু তুই চোখে দেখিস আর কি এই মাথায় এনে মাঝখানে ছেড়ে দিবি সেম ভাবে স্কেল লাইন ওই যে এখানে দেখাইলাম স্কেল লাইন এই যে দেখ নর্থ লাইনের পরে স্কেল লাইন সিলেক্ট করবি কপি করে নামটা সেভ করে এই মাথায় ধরবি এই মাথায় ধরবি এই মাথায় সারবি শেষ এরপর এগুলো শেষ হয়ে গেলে তারপরে কাজ হচ্ছে তোর এন্ডির কাজ এন্ডির কাজ বলতে কি বুঝাইছিলাম তোরে বল বুঝাইছিলাম যে প্লট নাম্বার বসানোটা হচ্ছে তোর এন্ডির কাজ ঠিক আছে তো প্লট নাম্বারটা হচ্ছে কি দেখ আমাদের কিন্তু এক থেকে একশো বাষট্টি ছিল সিরিয়ালে একদম তাই না তারপরে মাঝখানে একটা প্লট মিসিং ছিল তাহলে তুই এখন খুঁজবি এক থেকে একশো বাষট্টি দেখ এক শুরু হয়েছে তুই এক নাম্বার প্লটটা কই এই যে মনে হয় নাকি এটা কি এক নাম্বার এক নাম্বার প্লট কই এটা কিন্তু দুই তার মানে এক নাম্বার খুঁজতে হবে এক নাম্বার শুরু হয়েছে এই যে দেখ এই নদীটাই এক নাম্বার প্লট তুই কি করবি ধর এখন এখানে আরেকটা অপশন থাকে তো ওটা নাই আমি তোর এমনি জাল দেখা দিচ্ছি এই যে দেখ এনডি এনডিতে কিন্তু এই যে প্লট আছে প্লটটা ধরলাম কি করব জাস্ট ফোটা দিব ওটা সিলেক্ট করে ফোটা দিব এক দুই তিন একদম সিরিয়ালে যাইতে হবে কোনো ভুল হওয়া যাবে না ভুল হলে কিন্তু ঝামেলা পাঁচ ছয় সাত এখন ব্যাপার হলো ধর তুই করতেছিস করতেছিস হঠাৎ করে তোর একটা ভুল হয়ে গেল মনে অজান্তে তুই ছয়ের পরে সাত হবে তুই সাত না দিয়ে তুই কি করছিস আট দিয়ে ফেলছিস এখন তুই কি করবি তখন কি করবি এখানে একটা ডিলেট বাটন আছে ডিলেট বাটনে ডিলেট দিয়ে দিবি বাস শেষ হয়ে গেল আবার শুরু করবি কিন্তু ধর একটা কাহিনী করলি যে ছয়ের পরে সাত আছে তুই সাত না দিয়ে সাতেরটাই তুই আটে দিলি আটে দেওয়ার পরে তুই আরো মনে করো যে নয় দশ এগুলো দিয়ে ফেললি ঠিক আছে আটের পরে নয় কই যাই হোক আমি পাইতেছি না আমি দিয়ে দিচ্ছি ধর আট নয় দশ এগারো বারো দিয়ে দিলি এখন তুই দেখলি একটু পরে যে তুই তো নাম্বার ভুল করছিস মাঝখানে সাত বাদ দিয়ে তুই এরপরে করতেছিস তখন তুই কি করবি এই যে ইডিটরের পাশে একটা অপশন আছে এখানে একটা ক্লিক দিবি দেওয়ার পরে দেখ এখন কিন্তু তুই হাজার দিলেও আর কিন্তু কোনো ফোটা হচ্ছে না এখন তুই কি করবি ওটা দেওয়ার পরে এই যে যে প্লট নাম্বার গুলো ভুল বসাইছিস মানে ছয়ের পরে সব ভুল না কি করবি এই আট একটা একটা করে ধরে মানে জাস্ট একটা ক্লিক দিবি তারপর ডিলিট বাটন চাপ দিবি হয়ে যাবে কিন্তু তুই যদি চাস যে এতগুলো বসায় ফেলছি আমি আর ডিলেট দিব না তখন তুই কি করবি ডিলেট করতে না চাইলে এই পয়েন্টগুলো কিন্তু মুভ করা যায় এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় তুই কি করবি ধর এই আট নাম্বারে যেটা বসাইছো সেটা আসলে বসানো তোর কথা ছিল সাত নাম্বার তাই না তুই কি করবি একটা ক্লিক করে এই ইয়ের উপরে গোলের উপরে চাপ দিয়ে ধরে ডান পাশে মানে মাউজের ডান পাশে চাপ দিয়ে ধরে একদম সাথে এনে বসাই দিলি বাস হয়ে গেল কিন্তু আবার সেম ধরো এখানে যেটা আমি দিছি এটা হওয়ার কথা ছিল আটে ক্লিক দিলাম টানে ধরে আটে বসাই দিলাম এরকম করে তুই যেখানে খুশি সেখানে তুই এটা ইট করে সরাতে পারিস তোর উপরে যে তুই আসলে কোন তবে চেষ্টা করবি ভালো করে একটু খেয়াল করে করার কারণ এগুলো তো অনেক টাইম যায় ডাবল করে করতে গেলে ঠিক আছে তো এইভাবে করে তোর একদম সুন্দর মতো সিরিয়ালি তুই মৌজার এই প্লট নাম্বারগুলো বসায় ফেলবি ঠিক আছে এই কাজ যখন প্লট বসানো শেষ হয়ে যাবে এরপরে তোর প্লট টানার কাজ শুরু এখন প্লট জিনিসটা কি দেখ এই যে যে ঘর ঘর করা না এই ঘর ঘর হচ্ছে প্রত্যেকটা হচ্ছে গিয়ে তোর একটা করে প্লট প্লট মানে জমি সেটা যে কোনো জমি হতে পারে ধানে জমি হোক বসত বাড়ি হোক তোর আদার যে কোনো ধরনের জমি হতে পারে ওটা মাথা ব্যথা না তো এই যে এগুলা এগুলা হচ্ছে তোর প্লট ঠিক আছে মানে এক একটা প্লট তো এইগুলো হচ্ছে তোর আঁকাতে হবে এখন যখন সব ডাক্তার হয়ে গেল তখন কিন্তু তোর দেখতে হবে আগেই প্লটের কাজ শুরু করবি না এরপরে মেইন প্রায়োরিটি যখন শীট আর ইয়ে বাউন্ডারি সব বাউন্ডারি টানা হয়ে গেল এরপরে তুই এই যে যে লিজেন্ড লিজেন্ডে দেখবি যে তোর কি প্রথমে পাকা রাস্তা না কাঁচা রাস্তা যেহেতু পাকা রাস্তা নাই তোর ফার্স্ট প্রায়োরিটি কাঁচা রাস্তা তুই কি করবি দেখ কাঁচা রাস্তায় যে একটা নাম্বার লেখা আছে কিন্তু সাতানব্বই এখন তুই যে এই যে দাগ নাম্বার বসালি এখানে কিন্তু দাগ নাম্বারের মধ্যে অবশ্যই সাতানব্বই নাম্বারটা আছে তখন কি করবো সাতানব্বই সাতানব্বই নাম্বারটা খুঁজে তুই এটা হচ্ছে গিয়ে কি করবি এই যে দেখ এখানে একটা অপশন আছে কাঁচা রাস্তা নামের লেখা আছে কিন্তু দেখ ওই এই যে দেখ কাঁচা রাস্তা এখানে ওই সেম ভাবে নাম সেভ করে তুই কি করবি ওই লাইনটা ওই লেয়ার দিয়ে তুই টানবি কাঁচা রাস্তার এটা হচ্ছে প্রত্যেকটা এক একটা লেয়ার তুই লেয়ার দিয়ে টানবি ঠিক আছে তো এরপরে কাঁচা রাস্তা শেষ হয়ে গেলে খাল নাই এরপরে যখন তোর এখানে লিজেন্ডে দেখবি যত কিছু আছে সব যখন সিরিয়ালি টানা শেষ হয়ে যাবে তারপরে তুই কি করবি প্লট টানা শুরু করবি যেটা বললাম তোরে জমি প্লটটা না এই যে প্লটও এখানে আছে সেম তোর এখানে সব কিছু আছে খালি খুঁজলেই পাবি প্লটও সেম আমি নাম ধরলাম এটা কিন্তু করে নিস তাহলে কিন্তু পরে খুঁজে পাবি না যে তুই কোন লাইন কোন কোন নামে আঁকাইছিস এটা পরে দেখাচ্ছি কি কাজে লাগবে ওকে দিলি তারপরে এখন তুই প্লট টানা শুরু করবি একদম ধুমছে তোর যেদিকে মন চায় তুই সেদিকে যাইতে পারোস ঠিক আছে কিন্তু মাথায় রাখবি একটার থেকে একটা দাগ যেন ফাঁকা না থাকে এই দেখ আমি কিন্তু এই দাগের সাথে দাগ যেখানে থাকুক আমি কিন্তু দাগের সাথে মিলায় ধরলাম ঠিক আছে দাগের সাথে কিন্তু আমি মিলায় ধরে একদম কোনো ফাঁকা রাখি নাই এইভাবে করে তোর যত দূর চোখ যায় তুই প্লট টানা শুরু করবি তা ওখানে হচ্ছে ওরা প্লট গনে কাউন্ট করে কিভাবে যে তুই কয়টা ঘর আঁকলি কয়টা প্লট আঁকলি ধর একটা দুইটা তিনটা এইভাবে করে ওরা কাউন্ট করে বুঝছিস যে তুই কতগুলো প্লট আঁকলি এখন ওদের প্রায়োরিটি হচ্ছে তুই যত বেশি প্লট আঁকতে পারবি তোর প্রায়োরিটি তত বেশি যার কারণে এই হাতটা চালু করার জন্য তোর এটা প্র্যাকটিস করতে হবে কারণ দেখলে যতটা সহজ মনে হয় না ততটা সহজ না কিন্তু কারণ হাত ইজি না হলে তুই অনেক টাইম লাগবে তোর এগুলা করতে হাত ইজি হলে কোনো ব্যাপারই না ঠিক আছে এরকম হাজার এক হাজার মৌজাও এক হাজার দাগও একদিনে টানা যায় ঠিক আছে এটা কোনো ব্যাপার না যদি হাত ফাস্ট হয় তো এই জন্য কি করবি প্র্যাকটিস করতে হবে তো এরকম করে তুই মনে করিস যেরকম বাউন্ডারি এরকম দিলি আর কি টানলি টানলি টানলি তো এই জন্য তোর ওখানে টেস্টের দিন মেইনলি ফোকাস করবি হচ্ছে গিয়ে তোর প্লট কত বেশি টানতে পারস এই জন্য কি করবি তোর এই রাস্তা বাস্তায় বড় বড় লাইন যেগুলো আসছে না ওরা কিন্তু এই যে রাস্তা টানছিস না এটারও এক প্লটই ধরবে এত বড় লাইন টানতে তো তোর অনেক টাইম যাবে তো তুই এত বড় লাইন না কি করবি খালি প্লট টানবি ছোট ছোট প্লট গুলো আছে না এগুলো বেশি করে টানবি ঠিক আছে আপাতত টেস্টের জন্য এটা খালি বললাম কিন্তু এরপরে যখন কাজ করবি তখন নর্মালি যেভাবে নিয়ম দেখালাম ওই নিয়মে যাই হোক এগুলা তুই হাতে কলমে তোর আমি দেখাই দিব কিন্তু আপাততর জন্য জাস্ট বেসিক ধারণার জন্য এগুলো জান এখন এই যে দেখ একটা জিনিস এখানে অনেক আছে এই যে যে জিনিসটা দেখ এই যে দাগ এটা কি বলতো এটা হচ্ছে গিয়ে তোর পুকুর ঠিক আছে এরকম যদি থাকে যে চারপাশে বা দুই সাইডে বা তিন সাইডে এরকম করে তোর বর্ডার দেওয়া আছে মাঝখানে দাগ দাগ তাহলে তুই কি করবি এটা ভেবে নিবি যে এটা পুকুর এখানে কিন্তু দেখ পুকুরের অপশনও আছে পন্ড ব্যাংক আছে আর পন্ডও আছে পন্ড ব্যাংক বলতে বোঝায় কি জানিস পুকুর পার্ক এখানে দেখ এখানে এই যে পন্ড ব্যাংক লেখা পন্ড ব্যাংক মানে হচ্ছে পুকুরের পার পুকুরের পার কোনটা ধরিস তুই তো ইজি ভাবে বোঝা দরকার তাই না এই যে এটা হচ্ছে তোর পুকুরের পার এটা হচ্ছে তোর পুকুরের পার এই পুরাটা এইটুক মিলায় তোর হচ্ছে পুকুরের পার ঠিক আছে এই যে দেখ ওটা ধরে নিচ্ছে এখানে শেষ করে দিলাম সেম ভাবে তোর পুকুরের পা রাখলি এখন পুকুরের পানি কোন জায়গা থেকে শুরু হয়েছে সেটা আঁকা লাগবে না সেটা হচ্ছে কি এই যে পন্ড পন্ড যেখান থেকে শুরু হয়েছে পুকুর যেখান থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে এই যে পন্ড লেখা আছে কি করবি পন্ড হচ্ছে যে ভিতরের লাইনটা এটা হচ্ছে পন্ড ঠিক আছে আমি দাগের বাইরে দিয়ে আঁকতেছি কারণ হচ্ছে তাড়াতাড়ি করার জন্য কিন্তু এটা মাথায় রাখিস বাইরে দাগের বাইরে যাওয়া যাবে না দাগের মাঝখান দিয়ে টানতে হবে তো এরকম কিন্তু অনেক আছে তার মানে এই মধ্যে তো অনেক পুকুর আছে ঠিক আছে অনেক পুকুর আছে এগুলা যতগুলা দেখতেছি সেই যেগুলা এই যে এই যে এই যে ছোট একটা এইগুলা এইগুলা সব কিন্তু পুকুর যাক এগুলো এখন মাথা ব্যথা না এখন মাথা ব্যথা হচ্ছে যেটা বললাম প্রথমে শীত বাউন্ডারি আঁকবি তারপরে মোজা বাউন্ডারি আঁকবি মোজা বাউন্ডারি হয়ে গেলে ম্যাচ লাইন আঁকবি এই যে ম্যাচ লাইনগুলো আঁকবি ঠিক আছে এইগুলো আঁকার পরে তারপরে plot number plot bound plot টানবি প্লটের লাইন টানবি তো প্লটের লাইনটা দেখালাম প্লট সিলেক্ট করবি ওইভাবে সেম ভাবে করে টানবি খেলি এই হচ্ছে তোর আপাততর জন্য একটা বেসিক ধারণা তো এটাই হচ্ছে মৌজা এই যে একটা ইমেজ এটা যে আমরা আঁকতেছি এই সফটওয়্যার মাধ্যমে এটার নামই হচ্ছে মৌজা ডিজিটাইজ করা ঠিক আছে তো এখন আপাতত তোর এইটুকুই লাগবে এর বাইরে পরে যা লাগবে আমি সব তোর দেখাই দেবো কারণ একটা মৌজায় না আমরা যে ডিজিটাইজ করি অনেক অনেক কাজ অনেক কাজ ঠিক আছে কিন্তু এত কিছু এখন তোর লাগবে না এখন আপাতত যতটুকু লাগবে ততটুকু আমি দেখালাম তুই এইভাবে তুই একবারে না বুঝলে তুই বারবার ভিডিওটা দেখিস ঠিক আছে ভিডিওটা বারবার দেখিস তাহলে বুঝতে পারবি যে কি আর যদি কোনো জায়গায় মনে হয় তুই এটা বুঝিস নাই বা কিছু বোঝা দরকার আমার বলবি আমি তোর আবার তোর এরকম করে ভিডিও করে তোর পাঠাই দিব ঠিক আছে যাতে কোনো কনফিউশন না থাকে আর এরপরে ঢাকায় আসলো তো তোর আমি হাতে কলমে দেখাই দেবো ওটা নিয়ে কোনো টেনশন নাই তো আপাতত তোর জন্য এটুকুই থাক আর যদি আরো কিছু জানার থাকে তুই আমার বলিস আমি তোর ভিডিও করে পাঠাই দিব না ঠিক আছে এই গেল আর লাস্টে সেভ যখনই যাবি সেভ দিবি পিসি ল্যাপটপ অফ করার আগে সেভ দিবি সেভ না দিলে কিন্তু সব কাজ ডিলিট হয়ে যাবে ঠিক আছে তাহলে